ওকে ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম একটা গল্প দিয়ে লেসন শুরু করছি আমার সামনে আছে আমার একজন প্রিয় ছাত্রী আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন তোমার আম্মু ক্যামেরার পেছনে দাঁড়ানো আছে উনি একটা সুন্দর গল্প বলছে তোমার ব্যাপার নিয়ে ও ওকে নিয়ে যখন জুতা কিনতে যায় <laughs> ও হলো খুব কম কথা বলে হ্যাঁ তো বলে কি যে লামিয়া তোমার জুতা বড় হয়েছে বলে হ্যাঁ এবার আবার বলে তোমার জুতা ছোট হয়েছে হ্যাঁ <laughs> মানে মানে সব ইয়েস নো ভেরি গুড এর মধ্যে থাকে সিক্রেট বলে দিলাম ঠিক আছে আমু হ্যাঁ? তার মানে একটু জোরে জোরে বেশি বেশি কথা বলতে হবে okay so hello dear viewers আমরা আজকে শিখব এরকম একটা প্রবলেম সি আমরা একটু পড়ো তো কি লেখা আছে এখানে 1500 স্কোয়ার্ড রাইট আমরা একটু যদি ই করি মাই গড ইয়া সো এটার উপরে আমরা এখন একটু কাজ করবো right so you see 1500 is squared and then minus 1499 squared. Right so এই অঙ্কটা আমাদের করতে হবে 5 সেকেন্ডস এর মধ্যে is it really possible I don't think so. yeah it is possible if you make mistakes just একটা বলে দিবা হ্যাঁ রেজাল্ট হচ্ছে 2 হ্যাঁ actually no it's really not possible if you do not know the trick Okay, would you like to learn the trick? Definitely, yeah. why not? Okay, so it will take only five seconds. Okay, yeah. Uh, আমার জন্য আরো কম সময় লাগবে ওকে আমি তোমাকে বলে দিচ্ছি রেজাল্ট হচ্ছে উনত্রিশশো নিরানব্বই আই মিন দুই হাজার নয়শো নিরানব্বই how did I do that right আমি কিন্তু পাঁচ সেকেন্ডস নেই তুমি গুনতে থাকো ওয়ান টু থ্রি গুনো হ্যাঁ <laughs> দুই হাজার নয়শো নিরানব্বই হ্যাঁ <laughs> so it took me two seconds only right এবং এটা তুমিও পারবে সো এখানে দেখতে পাচ্ছ যে এই নাম্বার দুটো ক্রমিক নাম্বার রাইট ক্রমিক দুভাবেই লেখে তাই না ক্রমিক হ্যাঁ? ক্রমিক সংখ্যা হ্যাঁ ক্রমিক সংখ্যা এটাকে ইংরেজিতে বলে তুমি জানো ক্রমিক সংখ্যার ইংরেজি কি এটাকে বলে consecutive numbers consecutive consecutive numbers. consecutive numbers. তো তুমি বলো তো যে টু এরপর এর আগে পরে কি নাম্বার দিলে কনজিকিউটিভ নাম্বার হবে টু এর আগে কোন নাম্বারটা দিলে কনজিকিউটিভ হবে ক্রমিক হবে ধারাবাহিক হবে yeah of course one and two এর পরে কোন নাম্বারটি দিলে কনজিকিউটিভ হবে থ্রি তুমি জোরে না বলে জুতার গল্প কিন্তু আবার বলবো okay so one two three এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা অর কনজিকিউটিভ নাম্বারস তো এরকম কনজিকিউটিভ নাম্বারস যদি থাকে তাহলে আমরা এবং এটার যদি বিয়োগ ফল বের করতে চাই এর বর্গের বিয়োগ ফল ইংলিশে বলি আমরা যে if you want to find the difference between two numbers if you square them and if they are consecutive তুমি দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বলে অন্তর মানে হচ্ছে পার্থক্য এরকম যদি থাকে it will take you two seconds if you're genius talented fast and five seconds if you're dull okay and if you are the dullest ইয়ে okay then it will take two minutes so let's learn the trick right okay তাহলে এটা আমরা বাদ দিয়ে দিই আহ, আমরা দেখি কি কি আহ, করা যেতে পারে এখানে সো আমরা এখানে আহ, একটা উদাহরণ ধরি হুম। let's take an example so the result is a squared Squared minus b squared. squared okay Yeah. আমরা এ এর ভ্যালিউ ধরি আমরা একটু একটু পর্যন্ত লিখতে পারি দেখি আমরা এ এর ভ্যালিউ ধরি টেন অ্যান্ড বি এর ভ্যালিউ ধরি nine so ten squared minus nine squared না এটা যদি তুমি করতে চাও এরকম করার দরকার নেই যে টেনের স্কোয়ার কত হান্ড্রেড নাইনের স্কোয়ার কত um, 81 Yes. 9 নং 81 Nine on the bus. Nine names, Eighty-one. 81 এবার যদি মাইনাস করো it takes ages actually Yeah. right what you can do instantly in two seconds, just add these two numbers. Okay. 10 plus 9. কত? 19. That's the result. That's it? Yeah, it is. So আমি যদি তোমাকে Okay. আরেকটা অঙ্ক দেই যেমন ধরো ফিফটিন স্কোয়ার্ড থাকে মাইনাস তাহলে কনজিকিউটিভ করতে হবে তার ছোটটা 14 স্কোয়ার্ড এরকম যদি আমি করি what is the result The result is 29. You added just 15 and 14. Yeah the result is 29. তুমি কিন্তু মাত্র 2 সেকেন্ডে বলেছো সো এখন 15 আর 14 অ্যাড করার ক্ষেত্রে একটু টেকনিক অবলম্বন করতে হবে যে এটাকে আমি 15 ধরি 15 plus 15 is 30 1 less 29 that's the result so now do you believe that it is really possible to get the result in just two to three to four four seconds Yeah, yeah definitely. so আমরা সামনে আরেকটা যাই right Okay. take this example right Hmm. 50 squared Yes. জুতার গল্প আবার বলবো <laughs> জোরে বলো 50 squared minus 49 squared. so what is the Equal result what? It's 99. yeah and there is a trick of doing this uh, instead of 49 you take it as 50 okay Yeah, and instead of 50 it's 50 it's 50. no not instead of actually now you have to just add them Yes. তাহলে অ্যাড করলে কত হয় 100 It's 100. নাও এখানে 1 বেশি নিয়েছো Yeah. সো 100 থেকে 1 মাইনাস করলে আসলে Minus 1 and then you get the result. it's the 99 right so it's yeah okay so আমরা সামনের এর পরের অঙ্কটায় যাই okay this problem right Mhm. can you tell us the problem Yes, it's um 150 squared minus 149. squared Yes, squared. So just what you need to do, you add the two numbers. Yes. So 150 plus 150, Mm-hmm. right? Yeah. Now, what is the result? 299 i mean yeah if you just add them mm-hmm. but mm -hmm. 150 150 300 and one less is yes. what is the result then 299 yeah so it's 299 right yeah yeah great and the next problem okay now this problem lady okay uh, can you tell us the problem because it's 1,500 squared minus 1,499 squared. What is the result? The result will be 2,999. That's right. And what is the solution to this problem? Is 15,001 squared? Yeah. Minus 15,000 squared. Mm -hmm. So what is the result? It's 30,001. Okay, what is the result? Is 30,001. Mm -hmm. How do you do that? Is it there is 15,000 Yeah. and there is another 15,000? Yes. So 15 plus 15,000 means 30,000 yes. and you've got another one Yeah. is 30,001. Yeah. That's the result. So এবার যদি আমরা রিক্যাপ করি হুম। দুটি নাম্বারের আহ, বর্গের অন্তর অর্থাৎ if you square Mhm. the bigger number Mhm. and if you subtract Mhm. the lower number number. and it's a square the result is Right আমি যদি এখন একটা এরকম বলি ধরো ninety two squared minus ninety one squared এখন এটা রেজাল্ট কত হবে I'll add I will add 92 with 91 so how can I এটা add করার কিন্তু একটা সুন্দর কুইক টেকনিক আছে 90 90 180 180 and 2 plus 1, 3. Three. So the result? 183. 183. The most Yes, Yeah. So, dear viewers, we have learned a very nice trick of a math problem. Okay. So next time we'll come up with another beautiful trick which will blow your mind. Okay. Thank you. Thanks for watching our video. Assalamualaikum. Bye bye. Assalamualaikum. Bye bye. Take care.